আসসালামু আলাইকুম গাইস আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো দ্য শ্যাডো রোড ভান্ডিল আর সিগা ম্যাক্স সেভেনের যে ইভেন্টটা ছিল ওইটা মকু স্টোরের তো আমার বান্ডিলের প্রতি এতটা আকৃষ্ট নাই তাই আমি ম্যাক্স সেভেনটা চয়েস করেছি আর সাথে আছে রিমন ভাই তার সাথে আমি একটা ম্যাচ খেলেছিলাম র্যাঙ্ক ওই ম্যাচের লবিটাই দেখতে পাচ্ছেন বিশেষ করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাচ্ছে him from the yard. ঘন্টার পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার সাথে আছে আমার মামা তো ভিডিওতে চলে যাই তো আমি আগেই সব কিছু নিয়ে নিয়েছিলাম নয় ডায়মন্ডের স্পিন মারতেছি নয় ডায়মন্ডের স্পিনে গান বক্স পাইছি গারিনার গান বক্স সবসময় দিবে এখন উনিশ ডায়মন্ডের স্পিন আমরা এখন মারতে যাচ্ছি উনিশ ডায়মন্ডের স্পিনে পাইছি ডায়মন্ড রয়্যাল ভাউচার উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এখন পেলাম MP forty eight gun box seventy nine এর স্পিন কিউ ফ্রাগনেন্টস এখন একশো নিরানব্বইয়ের স্পিন গ্রোজার স্কিনটা পেলাম ওকে আর চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে ম্যাক্স সেভেনের স্পিনটা নিতে হলো চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনই আমাদেরকে দিবে গাড়ি না এছাড়া আর কিছু করার নাই তো ব্যাগে দিয়ে দিলাম দেশ হবো চেঞ্জ সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন আমার অ্যারোমিতে যেটা গান বক্স ছিল ম্যাক্স গ্রোজার স্কিন